সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম কুড়ব আমাকে চুপটি করে মনের কথা